ভেজতে ঘেসতা যেটা মেয়ার কত ছিল না না না এখন না তাইলে বন্ধ হবে এই মাথায় বলে সতর্ক করে গরিবে না করে এটা একেবারে মাত্রা নেই কি হলেন একটা কথাই হয়ে গেল সব কিছু সতর্ক হয়ে গেল স্যার আমি অন্যায় করছে স্যার হ্যাঁ অন্যায় তো আপনি যাই হন তারপর আপনি করছেন অনুযায়ী এক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করবেন জরিমানা দিতে হবে দোকান বন্ধ হবে তারপরে আপনার লাইসেন্স থাকবে কিনা আমরা ওগুলো ওগুলো বলেন না না বেচা কিনে অবস্থা খারাপ এই জন্য এগুলো করবেন আপনাকে ওষুধের ব্যবসা করতে বলছে কি আমি হ্যাঁ, আমি সমস্যা না আপনি নিজেই তো সিদ্ধান্ত নিচ্ছেন হ্যাঁ আমরা বলছি এটা করেন অপরাধ হলে এখন আইন অনুযায়ী দেখেন মেয়েদের অংশ থাকবে না আপনি কি করবেন দিলে তাহলে না না না এখন বন্ধ হবে করেছে তো করেছে খুব অসুবিধা এটা জালি ব্যাগ একটা জালি ব্যাগ আদেশ হয়ে গেছে এখন আর ই করা